তুমি আর আমি একসাথে বসে বিকেল বেলার সেই অনুভূতিগুলো এখন আর আমাকে ডাকে না ইচ্ছে মতো ঘুরছি আমি তোমার প্যারা নাই তো সাথে এখন আর আমাকে কেউ ডাকে না নিজের মতো করে চলি তুমি ছিলে ভাইরাস বরি এখন আমি উড়ি মুক্ত আকাশে হিমালয়ের মতো যত কষ্ট ছিল আমার বুকে এখন আমি ফিল করি তার চেয়ে সুখী তুমি পেইন সত্যি তুমি ছিলে পেইন হঠাৎ করে বুকের ব্যথা হলে এখন লাগে একা তারপরেও আমি আছি বেশ ভালো তুমি ছাড়া বিকেলের সেই অনুভূতি এখন আর আমি মিস করি নে বেশ আছি ভালো তোমায় ছেড়ে একা তুমি পেইন সত্যি তুমি পেইন জীবন করেছ মরুভূমি আমার তুমি পেইন সত্যি তুমি পেইন জীবন করেছ মরুভূমি আমার সকালবেলার মেছে চেটিং এখন ঘুমে কাটাই যে দিন সেই প্যারাগুলো আর নেই দুপুর বেলার খাওয়া খাওয়ি মিছে রাগার মিছে অভিমান ওইগুলো সব মুক্ত হয়ে গেছি আমি পেন সত্যি তুমি পেন এখন আমি একাই আছি বেশ তুমি ছাড়া কাটছে দিন একা বেশ আমার গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন যেন আপনাদের মাঝে আমি আরও সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি কিন্তু আমি শিখছি না জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে গানগুলো গাওয়া তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি না ভালো লাগে তাও কমেন্ট জানাবেন আই হোপ আপনারা সাপোর্ট করলে আমি আরও নতুন কিছু করতে পারবো বা শিখতে পারবো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল করে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব